আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ প্রথমবারের মতো বিদ্যুতের আওতায় আসছে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ যাবে এই দ্বীপে স্থানীয় জনগণের আশা বিদ্যুতের মাধ্যমে দ্বীপের পর্যটন লবণ আর মৎস্য খাতে আমূল পরিবর্তনের পাশাপাশি গড়ে উঠবে শিল্প কারখানা পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার আল মুজাহিদ বলেন সাগরের তলদেশ দিয়ে দুই লেনের ছয় কিলোমিটার দীর্ঘ সাবমেরিন কেবল লাইন স্থাপন এবং ল্যান্ডিং স্টেশনের কাজ শেষ পর্যায়ে চলতি মার্চ মাসের শেষের দিকে দ্বীপের ঘরে ঘরে বিদ্যুৎ যাবে বলে তিনি আশা প্রকাশ করেন কুতুবদিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী মোহাম্মদ আবুল হাসানাত বলেন কুতুবদিয়া দ্বীপের প্রতিটি বাড়িতে শতভাগ বিদ্যুতায়ন করতে প্রায় চার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন আছে বর্তমানে কুতুবদিয়া দ্বীপে যে সাবস্টেশন হচ্ছে তাতে বারো মেগাওয়াটের মতো বিদ্যুতের লোড নেওয়ার সক্ষমতা থাকবে জাতীয় গ্রিড থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প কারখানা স্থাপন করা যাবে দ্বীপের পনেরো হাজার আবাসিক গ্রাহকের মাঝে বিদ্যুৎ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে প্রাথমিকভাবে আড়াই হাজার গ্রাহককে দিয়ে এই বিদ্যুৎ বিতরণ শুরু করা হবে সরকার দেশব্যাপী শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে দুই সালে চারশো কোটি টাকা ব্যয়ে হাতিয়া দ্বীপ নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্প হাতে নেয় এই প্রকল্পের কাজ শুরু হয় দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে উখিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিস উপজেলা স্যাটেলাইট ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার রিসার্চ পার্সন হিসেবে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমেদ ফ্যাসিলিটেটর ছিলেন মোহাম্মদ শাহজাহান ও মুশফিকুর রহমান কর্মশালায় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে নতুন কারিকুলাম ও প্রদত্ত সিলেবাসের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্র মূল্যায়ন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে রুম টু রিড কর্মসূচির আওতায় অনুষ্ঠিত কর্মশালায় তিরিশ জন শিক্ষক অংশগ্রহণ করেন কক্সবাজারের ঈদগাঁওতে আজ অনুষ্ঠিত হচ্ছে শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা কর্মশালার সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণন শিল্প মঞ্চের সহায়তায় বিকেল তিনটায় ঈদগাহ উচ্চ বিশ ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের মুক্তার আহমদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি থাকবেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি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 অগ্নিকাণ্ডে দশটি বসতবাড়ি পুড়ে গেছে গতকাল রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে Kalarmarchhara union Parishad chairman Tarek bin Osman Sharif জানান ইউনিয়নের আধারঘোনা পশ্চিমপাড়া এলাকার দশটি বাড়ি পুড়ে গেছে তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা নিশ্চিত হওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান ফায়ার সার্ভিস স্টেশন বিশ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের টিম পৌঁছার আগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ সেই সাথে দু এক জায়গায় দমকা ও ঝড়ো হাওয়া সহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা তিন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটান্ন মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা চার মিনিটে চলবে বিকেল তিনটা সতেরো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল তিনটা সতেরো মিনিটে চলবে রাত নয়টা সতেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে